আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের দুটি আজব ফেস্টিভ্যাল নিয়ে ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টমেটো উৎসব স্পেন স্পেনে টমেটো উৎসব বেশ জনপ্রিয় সে দেশের ভ্যালেন্সিয়া প্রদেশের ওপনিয়ন শহরে এই উৎসব পালিত হয় উৎসবে তরুণ তরুণীরা একে অপরের দিকে টমেটো ছড়িয়ে আনন্দ উল্লাস করে উনিশশো সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে এটি পালন হয়ে আসছে সে সময়ে সপ্তাহব্যাপী বনিয়ালে এই উৎসব চলে এই উৎসবটির নাম লাতুমানিয়া সাধারণত ঘণ্টাব্যাপী এই টমেটো যুদ্ধ অনুষ্ঠিত হয় পুরো শহরের রাস্তা টমেটোর পেস্টে মাখামাখি হয়ে যায় এরপর অগ্নি নির্বাপক ট্রাক এসে শহরের রাস্তায় পানির হোস পাইপ নামিয়ে দেয় স্থানীয়রাও পানির লাইন সরবরাহ করে এরপর প্রতিযোগিতারা শরীর থেকে টমেটোর পেস্ট ধুয়ে ফেলতে এইসব পানি ব্যবহার করে আবার অনেক অংশগ্রহণকারীরা সেখানকার পুলে চলে যান অনুষ্ঠান শেষে শহরের সম্পূর্ণ রাস্তা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয় যেন টমেটোর অ্যাসিডিটি বা কোনো রকম সংক্রমণ ছড়িয়ে না পড়ে এই উৎসবের প্রেক্ষাপট হিসেবে কারো কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কেউই জানে না এই উৎসবের তথ্যের পিছনের ঘটনা তবে একটি জনপ্রিয় মতবাদ রয়েছে একবার শহরে উৎসব চলার সময় শহরের জনগণ কোনো কারণে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর ব্যক্তিকে টমেটো নিয়ে আক্রমণ করে আর এই ঘটনা এতটাই জনপ্রিয় হয়েছে যে শহরের লোকজন বছরের পর বছর এই টমেটো যুদ্ধের উৎসবের আয়োজন করে উনিশশো সাল থেকে চলে আসা এই ফেস্টিভ্যাল আনুষ্ঠানিকভাবে পালিত হয় এবং প্রতি বছর কিছু নতুন নতুন নিয়ম চালু করা হয় যার কারণে পরবর্তী বছরগুলোতে নিয়মকানুনের অনেক পরিবর্তন ঘটে দুই সাল থেকে এই অনুষ্ঠানের জন্য প্রতিযোগিতার মধ্যে টিকিট বিক্রি করা হয় যেন অংশগ্রহণকারীদের সঠিক নিরাপত্তা এবং আরও বেশি আনন্দের ব্যবস্থা করা যায় দুই সালে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার কেজি টমেটো ছোড়া হয় ভ্যালেন্সিয়া ছাড়াও আরও কিছু কিছু প্রদেশের নাগরিকেরাও এই উৎসব পালন করে স্পেনের এই উৎসবের মতোই আরেকটি উৎসব পালিত হয় ভারতে তবে সেই যুদ্ধে সে টমেটো ছড়া হয় না টমেটোর পরিবর্তে ছড়া হয় গোবর স্থানীয়ভাবে উৎসবটির নাম দেওয়া হয়েছে গোরে হাব্বা যদিও অনেকেই এই উৎসবটিকে স্পেনের উৎসবটির সাথে তুলনা করে লা গোব্রিয়া নামেও অভিহিত করে তামিলনাড়ুর গোমাতাপুর গ্রামে প্রতি বছর দেওয়ালির পর অনুষ্ঠিত হয় এই গোবরালি উৎসব গোমাতাপুর গ্রামে রয়েছে বীরেশ্বরের মন্দির অনুষ্ঠানের পূর্বে আশেপাশের প্রায় তিন হাজার গ্রাম থেকে গোবর এনে জমা করা হয় সেই গ্রামটিতে তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অপরের দিকে ছুটতে থাকে সেই গোবর এভাবেই গোড়ে হাব্বা উৎসবে মেতে ওঠে গোমাতাপুর এবং তার আশেপাশে গ্রামের বাসিন্দারা সেখানকার বাসিন্দাদের বিশ্বাস গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় অনুষ্ঠানে অংশ নেওয়া সেখানকার বাসিন্দারা বলেন গোবরে প্রচুর ঔষধি গুণ রয়েছে আমাদের গোবর ছড়া দেখে অনেকেই বলে সংক্রমণ ছড়াবে কিন্তু বীরেশ্বরের ওপর বিশ্বাস রেখেই আমরা গোবর নিয়ে খেলি এতে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা ভারী কাজ করে অভ্যস্ত তাই গোবরের ভার সে তুলনায় আমাদের কাছে হালকাই মনে হয় প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এই গোবর যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য তারা বলে তাদের এই উৎসবটি শত বছরেরও বেশি পুরনো সো বিয়ার্স ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই